Alright, so yes, একদমই আমি চলে এসেছি with my show Porshi on the mic brought to you by JCX Developments Limited. And তোমরা আমাকে শুনছো only on Capital FM 94.8. Yeah, sometimes I'm Vuluk, sometimes I'm Vuluk, but uh, that's totally okay, না? আমি তো ভুল করছি না আমি কি কোনো ভুল করছি বলো হ্যাঁ তাহলে there is no problem I guess so <laughs> the thing is এখন আমি যেটা করব সেটা হলো তোমাদেরকে একটু বলে নেব ছোট করে যে আমার সাথে কিভাবে তোমরা কানেক্টেড হয়ে যেতে পারো এবং অনেকে আমাকে এস এম এসটা করছো thank you so much for your beautiful S M S and তারা কি একটু আমি বলবো thank you so much this beautiful flowers actually আরে ইয়ার আমাকে কেউ ফুল দিলে আমি জাস্ট খুশি হয়ে যাই ম্যান ট্রাস্ট মি আমি ফুল দিয়ে আমার অনেক ঘটনা আছে হ্যাঁ আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব লাইক ঘটনা বলতে কি ওরকম কোনো ঘটনা না আরে ভাই মানে আমি বলার আগে এক একজনের মাথার মধ্যে কী কী ঘটনা ঘুরতেছে আমি বুঝছি একদম এরকম না প্রপোজাল টপোজাল টাইপ কিছু না হ্যাঁ কারণ হলো আমার লাইফে আমি যখন ফার্স্ট প্রপোজালের কথা যখন আসছে আমি এটাও শেয়ার করব অবশ্যই কেন আমি প্রপোজাল পাই না হুম স্কুল লাইফে কেন আমি প্রপোজাল কখনো পাই নাই এবং কলেজ লাইফেও কেন আমি প্রপোজাল কখনো পাইনি সেটা আমি অবশ্যই খুবই প্যাথেটিক একটা ঘটনা আছে সেটার জন্য আমি এটা অবশ্যই তোদেরকে <laughs> এই প্যাথেটিক ঘটনাটা শেয়ার করব প্যাথেটিক বলে জীবন কাউকে আসতে দেখি নাই আমি আসতেছি কেন অলরাইট <clears throat> আমি যেটা বলছিলাম যে ফুলের যে ব্যাপারটা ঘটনা বলতে হলে আমি জীবনে ফুল পাই না কারো কাছ থেকে ফুল পাই না আমি শুধুমাত্র ফুলগুলো পাই যখন আমি কোনো কনসার্টে যাই সেই কনসার্টগুলোতে খুব মাঝে মাঝে আমি <clears throat> ফুলগুলো পাই তবুও যেটা হয় যে কনসার্টের মধ্যে তোমরা যখন স্টে মানে যারা আমাকে স্টেজে ফুলগুলো দাও বা দেয়া হয় আমাকে তখন এত ভিড়ের মধ্যে সবগুলো ফুল নিয়ে আসাটা যায় না পরে আমি আসলে গাড়িতে উঠে অনেক রিগ্রেট করি অনেক কষ্ট পাই কারণ হলো মোটামুটি কেউ ভাই ফুল টুল দেয় না <laughs> আর আমি এতগুলো ফুল এত সেম টাইমে পেয়ে যাচ্ছি বাট আমি নিয়ে আসতে পারি না আমার খুব ইচ্ছে ছিল কোনো এক সময় যে আমাকে ফুল দেবে সেই ফুলগুলোকে আমি থাকে না ডায়ের ভেতরে জাস্ট রেখে চাপ দিয়ে রেখে দেব তারপরে কয়েক মাস পর আসলে কয়েক মাস এক মাসেই আসলে একেবারে ওভাবেই শুকিয়ে যায় ফুলগুলো এক মাস পর থেকেই সেই পাপড়িগুলোকে শুকান শুকনো পাপড়িগুলোকে আসলে দেখা যায় তো আমার খুব ইচ্ছে ছিল যে এরকমভাবে আমি ফুল ভাবে রেখে দিব বইয়ের মধ্যে চাপ দিয়ে ফুলগুলো থাকবে তারপর শুকনো পাপড়িগুলোকে দেখব আর অনেক কিছু মনে করো বাট এটা কখনই আমার হয়ে ওঠে নাই কারণ কখনো আমাকে সে ফুলগুলি কেউ দেয়নি তো যখন নাকি কেউ আমাকে এরকম ফুলটা দেয় আমি খুবই ইমোশনাল হয়ে যাই কিন্তু এই ইমোশনাল সেই ব্যাপারটা হলো মানে চোখে চোখে কোনো ধরনের পানি ছাড়া সেই ইমোশনাল এবার প্রপোজও কখনো কেউ করে নাই কেন প্রপোজটা করে নাই তোমরা কি জানো আমার মানে এটা অনেকে আমাকে কখনোই আস করে আমি আমি না তোমাদের কাছ থেকে সব এরকম ইন্টারেস্টিং কিছু কোয়েশন লাইক এক্সপেক্ট করি হ্যাঁ যে এক্সপেক্ট এগুলো করি যে তোমরা আমাকে সব ইন্টারেস্টিং কিছু কোয়েশনস আমাকে আস্ক করবা but no one ever just ask me যে আমার ফার্স্ট প্রপোজালটা কবে ছিল no one no one not a single person so আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার ফার্স্ট প্রপোজালটা ছিল হলো আমি তখন ক্লাস টুতে পড়ি টুতে পড়ি হ্যাঁ আমি হলো ক্লাস টুতে পড়ি তখন হলো আমাকে হ্যাঁ শোনো আমার সামনের জন্য হলো সেম সো যেটা হচ্ছে যে আমি ক্লাস টুতে তখন হলো আমার নানুর স্কুলে আমি পড়ি বসুন্ধারায় একটা স্কুল আছে অক্সফোর্ড ফাউন্ডেশন তো সেই স্কুলে হলো আমার প্লে গ্রুপ থেকে ক্লাস টু পর্যন্ত সেই স্কুলে মানে টু এর হাফ পর্যন্ত হলো ওই স্কুলে ছিল তারপর তো আমি ভিকানসে চলে আসি তো যেটা বলছিলাম তো টুতে যখন আমি পড়ি সেখানে সেই নানু স্কুলে যেটা ছিল যে নানু স্কুলে হলো আমরা বাঙালি মানে বাংলাদেশিও ছিলাম প্লাস হলো বাইরেরও স্টুডেন্টস ছিল হ্যাঁ দুজন আফ্রিকান স্টুডেন্ট ছিল হ্যাঁ আমি আফ্রিকান তাদেরকে দুজন আপ মানে ওরা তিন বোন ছিল আমি দুজনের নাম ভুলে গেছি কিন্তু ছোট যে বোন ছিল তার নাম ছিল হলো Maria like Mary sorry Mary ওর নাম ছিল তো ওই ম্যারি হলো আমার থেকে ছোট ছিল বাট যে মেঝো যে বোন ছিল তাদের সে হলো আমার থেকে এক বছরে বড় ছিল আর বড় বোনটা যথেষ্ট বড় ছিল যথেষ্ট বড় বলতে হলো সেভেনে পড়তো এবং আমায় আমি যখন ক্লাস টুতে পড়ি যার কাছ থেকে আমি প্রপোজালটা পেয়েছিলাম খুবই ফানি ব্যাপারটা সে পড়তে হলো ক্লাস সিক্সে সিক্স সিক্স কি seven I guess six seven আমি জানি না কিভাবে সে প্রপোজালটা দিয়েছিল <laughs> আমার কোনো আইডিয়াও নাই তো যাই হোক ওই ছেলেটা যখন আমাকে প্রপোজালটা দিয়েছিল আমার এখন ওই ছেলেটার কথা মনে আছে <coughs> ওর নামটা আমার মনে নেই আমার খুব ইচ্ছে করে এখন খুব ইচ্ছে করে যে ছেলেটা কেমন আছে এই ব্যাপারটা একটু জানার খুব ইচ্ছে আমার আমার একটা জিনিস ওর মনে আছে ওর ডান গালে একটা তিল ছিল ওর ডান গালে জাস্ট একটা তিল ছিল <laughs> আমি খুব শান্তশিষ্ট একটা চেহারা ছিল ওর খুবই ইনোসেন্ট একটা চেহারা ছিল খুবই খুবই খুবই মানে দেখলেই মনে হতো যে আহারে কত ভদ্র একটা ছেলে অ্যান্ড হি ওয়াজ ভেরি ভদ্র ছেলে <laughs> খুবই ডিসেন্ট একটা ছেলে ছিল তো আমাকে প্রপোজ করার স্টোরিটা ওয়াজ সামথিং লাইক আমরা আমাদের যখন ছুটি হয়ে যেত ক্লাস তখন হলো আমরা জাস্ট কয়েকজন স্কুলের মধ্যে থাকতাম কারণ যেহেতু হলো স্কুলটার প্রিন্সিপাল ছিল হলো আমার নানু তো আমার নানুর যতক্ষণ না পর্যন্ত মিটিং টিটিং সব কিছু শেষ হতো ততক্ষণ পর্যন্ত আমাকে সে স্কুলেই থাকতে হতো আর <clears throat> আমি যতক্ষণ থাকতাম তার মানে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে আর ধরো হাফ অ্যান আওয়ারের মতো আমার সাথে কয়েকজন থাকতো স্কুলের মধ্যে তারপর ওরাও চলে যেত তো কয়েকজনের মধ্যে ছিল হলো ওই ওই যে যাদের কথা আমি বলছি ম্যারি এবং তার দু বোন তারা তো তারা এবং হলো আমার একটা ফ্রেন্ড থাকতো তার নাম ছিল হলো রাসনা তো ফাইন আমরা এই পাঁচ ছজন থাকতাম স্কুলে তা আমি অনেকদিন ধরেই একটা ব্যাপার নোটিস করছিলাম যা আমাদের আমাদের ক্লাসটা ছিল হলো সেকেন্ড ফ্লোরে আর ওরা থাকতো মানে ওদের ক্লাসটা মানে ওই ভাইয়াদের ক্লাসটা ছিল হলো ফার্স্ট ফ্লোরে হ্যাঁ মানে গ্রাউন্ড ফ্লোরে আমি যখনই হলো সিঁড়ি দিয়ে উঠতাম দেখি কি মানে একটা জিনিস নোটিস করতাম যে ওদের ক্লাস থেকে আমাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখি হলো সবাই খালি মানে একটু একটু স্ক্রিম করে ওঠার যে ব্যাপারটা একটু চিলাচিলি করতো বা এই এই ব্যাপারটা ফাইন <clears throat> আমি তখন বাচ্চা আমি কিছু বুঝি না আমি পুরাই গাধা টাইপ ছিলাম আমি সারা জীবনে গাধা টাইপ ছিলাম তো যাই হোক আমাকে একদিন যেটা করেছে যে স্কুল টুল ছুটি হয়ে যাওয়ার পরে ওই যে ম্যারি এবং তার দু বোন আমার কাছে আসলো আসার পর আমি দোলনায় বসে দোল খাচ্ছিলাম তখন ওই বড় আপুটা এবং মেঝো আপুটা আমার দুদিক থেকে এসে একজন ডান দিকে দাঁড়ানো একজন বাঁ দিকে দাঁড়ানো ফাইন <clears throat> দাঁড়ানোর পর আমাকে সোজা সাপটা সুন্দর মতো ফার্স্টে বললো যে হ্যাঁ পড়ছি হ্যাঁ তারপরে তো <clears throat> ওরা ওদের মতো করে বললো লাস্ট মাস্ট যেটা বললো সেটা হলো ওই ভাইয়াটা আমাকে পছন্দ করে তো ফার্স্টলি না আমি পছন্দ মানে এটা বুঝি নাই লাইক ও ফার্স্টে বলছে হে লাইকস ইউ এতটুকু বল ওটা বলার পরে আমি না ফার্স্টে বলেছি আচ্ছা ফাইন লাইক কারে হ্যাঁ লাইক কারে আচ্ছা ফাইন আমি তো দোল খাচ্ছি তারপরে দোলনাটা জাস্ট থামায় আমাকে বললো না না লাইক মানে হলো উই লাইক না লাইক মানে হলো লাভ করে তোমাকে আমি জাস্ট কতক্ষণ তাকাইছিলাম তাকায় থাকার পরে লাভ ওয়ার্ডটা শোনার পরে আমার মাথার মধ্যে খেলেছে যে ও আমাকে লাভ করে ওই মুভির মধ্যে দেখতাম যে নায়ক নায়িকাকে প্রপোজ করা না আই লাভ ইউ বলে তো ওই জিনিসটা মাথার মধ্যে ঘুটে মানে একদমই হয়েছে মাথার মধ্যে সুন্দর মতো আমি কোথায় খুশি হব বা আমি কোথায় এক্সাইটেড হয়ে যাব বা কোনো কিছু হ্যাঁ বা একটু লজ্জা পাবো বা এরকম কিছু আল্লাহ আমি যা করলাম আমি জাস্ট তাকায় থাকলাম তাদের দিকে কতক্ষণ তারপর আমি ভ্যাঁ করে জাস্ট কেঁদে দিলাম কেঁদে আমি জাস্ট কেঁদে দিলাম কেঁদে আমার ছোটবেলার একটা অভ্যাস ছিল আমি যখন প্রচণ্ড রাগ হয়ে যেতাম এবং প্রচণ্ড যখন আমি মন খারাপ হতো তখন না আমি হাঁটতাম পায়ে শব্দ করে করে মানে নর্মালি হাঁটতাম না থাপ থাপ থাপ থাপ করে হাঁটতাম হ্যাঁ একেবারে ধাপ ধাপ ধাপ ধাপ করে হাঁটতাম তো আমি দোলনা থেকে নেমে আমার নানুর রুম পর্যন্ত লাইক প্রিন্সিপাল রুম পর্যন্ত ধাপ ধাপ ধাপ ধাপ করে হাঁটতে হাঁটতে গিয়েছি গিয়ে সুন্দর মতো নানুর সামনে বসে এই যে কান্না স্টার্ট করলাম ফাইন বাবা করো করো কান্না করো দ্যাটস ইট হ্যাঁ আর কিছু বইলো না মুখ থেকে আর কিছু বের করো না না না না আমার ওইটাতেও শান্তি হয় নাই আমি সুন্দর মতো নানুর কাছে গিয়ে বলছি নানু তো আমাকে আমার কান্না দেখে নানু শুরু করে দিয়েছে কি হয়েছে কে কি বলছে এ বলছে সে বলছে <clears throat> আমি গিয়ে বললাম যে আমাকে ওই ছেলে ইয়ে করেছে আমাকে ওই ছেলে আই লাইকেও বলেছে হ্যাঁ না আমাকে পছন্দ করে এটা বলেছে আচ্ছা আমি ফার্স্টে বলছি বাংলায় বলছি যে আমাকে ছেলে বলেছে ওনাকে আমাকে পছন্দ করে তা নানু বলছে হ্যাঁ বড় ভাইয়া ছোট বোনকে পছন্দ করতেই পারে আর আমি যেটা বলেছিলাম আমার এখনো মনে আছে না না না না ও আমাকে বড় ভাইয়ের মতো পছন্দ করে না ও আমাকে নায়ক নায়িকার মতো পছন্দ করে আল্লাহ সো নানু ওয়াজ লাইক নানু হাসতেছিল যদিও আমার এখনো মনে আছে আমাদের একজন ম্যাডাম ছিল ওনার নাম হলো কেয়া ম্যাডাম কেয়া ম্যাডাম তখন পাশে বসা ছিল তো কেয়া ম্যাডাম আমাকে কাছে নিয়ে বসেছিল যে মানে বলেছিল যে আচ্ছা কি বলেছে বলো তো আমার তখন আমাকে আমি ওনাকে বলছিলাম ও আমাকে আই লাভ ইউ বলেছে তারপরে যাই হোক ওনারা হাসাহাসি করলো হাসাহাসি করার পর তারপর আমার তো কান্না থামে না তারপর আমার সামনেই হলো যেটা করলেন যে উই ক্লাসের যিনি ক্লাস টিচার সুন্দর মতো ডাকলেন তারপর দিন ও তখন তো সব স্টুডেন্টরা চলে গেছে তারপর দিন সুন্দর মতো ওই ছেলেকে ডাকলো ছেলেকে ডেকে শেষ শেষ ছেলেকে যখন ডাকছে তখনই শেষ তাও ছেলেকে ডাকুক ডাকুক আমার নানু করেছিল ছেলের বাবাকে ডেকেছিল গার্জেনকে ডাকছে ডাকার পরে ডিরেক্ট গিয়ে আমি কেটে দিব তো ছেলের বাবাকে ডেকেছিল ডাকার পর ইয়ে করলো বিচার দিল বিচার দেওয়ার কয়েকদিন পরে আসলে ছেলেটা চলে যায় অন্য স্কুলে আর যতদিন যতদিন পর্যন্ত ছিল স্কুলে ততদিন পর্যন্ত মানে আমি একটা জিনিস খেয়াল করতাম যে ওই ঘটনার পর থেকে ওই ছেলে মানে মাঝে মাঝে হলো টিচার আমাকে বলতো যে ইয়ে করার জন্য যে একটা ওই ম্যাডামের কাছ থেকে একটা ইয়ে নিয়ে আসতো বা ওইটা নিয়ে আসতো এটা নিয়ে আসতো তো ওই ক্লাসে যখন আমি যেতাম ওই ম্যাডামের কাছ থেকে কোনো কিছু আনার জন্য ওই ছেলে জাস্ট আমাকে দেখে এই যে মাথা নিচু করতো আর কখনো হ্যাঁ তো লাস্টে মানে আমার খুব খারাপ লাগছিল তো এটার আরও কন্টিনিউশন আছে <laughs> যেটা তোমাদেরকে আমি বলবো বাট তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি your listening portion the mic brought by JC X developments limited এবং <clears throat> শুনছো কিন্তু আমাকে একদমই লিয়ন খেপে of ninety four point eight তো এখন একটা ব্রেকে যাব এবং জাস্ট ব্রেক থেকে এসে আরও কথা হবে ডোন্ট ওয়ারি ইন্টারেস্টিং <laughs> কথা হবে অজানা তথ্য হবে অনেক <laughs> এবং গান হবে I guess so just stay tuned